দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপিটা খুব ভালো করে আমি চটকে নিচ্ছি এতে করে পেঁয়াজ আর বাঁধাকপিটা বেশ নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চটকাতে চটকাতে ঠিক কতটা নরম হয়ে এসেছে এই চটকানোর সময় বাঁধাকপির যদি কোনো বড় অংশ পড়ে সেটাও ফেলে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ডিম সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে কোনো রকম জল দিইনি ডিম এবং বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটা দিয়েই আমি সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি মেখে নেওয়া আমার হয়ে গেছে এবার পকোড়া ভাজার পালা কড়া গরম করে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে ব্যাটার আমি কড়ায় দিয়ে দিচ্ছি আমি এখানে চামচের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো হাত দিয়েও দিতে পারেন একটা সাইড আগে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে উল্টে দেব একটা সাইড দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই আরেকটা সাইড আমি উল্টে দিলাম দুটো সাইডে আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই পকোড়াগুলো যেমন ভাত ডালের সঙ্গেও খেতে পারবেন তেমনই সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে টমেটো কেচাপের সাথেও খেতে পারবেন আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আমরা যেমন মুড়ি আলুর চপ বা বেগুনি খেয়ে থাকি সেরকম মুড়ির সাথেও কিন্তু এটা চলতে পারে তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছিলাম বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা